मसिताई चुली काट्छु भन्थ्यौ नि मसिताई मनको साइनो जोडी छौ मसिताई ছোটবেলা থেকে জেনে এসেছি আহ, দার্জিলিং জলপাইগুড়ি অঞ্চলে প্রচুর চা চাষ হয় এবং এখানে চা চাষ হয় ধাপে ধাপে ধাপি চাষ মানে বিভিন্ন পাহাড়ের খাঁজে খাঁজে খাঁজে খাঁজে চা চাষ হবে আর যখন খুব বেশি বৃষ্টি পড়বে সেই জলগুলো গড়িয়ে চলে যাবে এরকমই একটা স্বপ্ন ছিল যে চা বাগান মানেই ধাপি ধাপি ধাপি চা চাষ পাহাড় আর খুব সুন্দর একটা প্রকৃতি কর্মসূত্রে প্রথম যখন চা বাগানে গেলাম চা চাষ দেখতে চা চাষ ঠিক দেখতে না চা চাষের অঞ্চলে একটা কাজ নিয়ে গিয়েছিলাম তো আমার খুব স্বপ্ন ছিল যে আমি নিশ্চয়ই এরকম ধাপে ধাপে খাঁচকাটা পাহাড়ে চা চাষ দেখতে পাবো তো যাওয়ার দরকার ছিল আসামে আসামের চা বাগানে যাওয়ার ছিল আমার ধারণা ছিল না যে আসামের চা বাগানটা আলাদা কিছু হতে পারে বলে আমার ধারণা ছিল নিশ্চয়ই দার্জিলিংয়ের চা বাগানের মতনই কিন্তু আসামে প্রথমবার গিয়ে চা বাগানে গিয়ে আমি প্রচণ্ড আশাহত হয়েছিলাম ও মা এ তো পুরো প্লেন এবং এই প্লেনে চা চাষ হয় তারপরে বহুবার আমি চা বাগানে গেছি কাজের সূত্রে বহু কাজ করেছি তো প্রথমবারের আশাহত হওয়া ধাপি চাষের জমি পরবর্তীকালে দার্জিলিং ঘুরতে এসে দেখেছি কিন্তু কখনো ভেতরে ঢুকিনি এই প্রথম চা বাগানের ভেতরে ভেতরে আমি ঢুকে পড়লাম এসেছি এটা তিন চুলে একটা ভিউ পয়েন্টে এখানে ধাপে ধাপে চা চাষ ঠিক যেমন স্বপ্নে ছিল ছোটোবেলার মতন ঠিক সেই রকমই ধাপে ধাপে চা চাষ হচ্ছে আর পাশ থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে যদিও স্পষ্ট না তবে দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় খুব সুন্দর জায়গাটা প্রচুর লোকও এসেছে এবং তারা প্রত্যেকেই দেখছি নানা রকম কায়দা করে ভিডিও করছে রিল টিল বানাচ্ছে গানের সাথে নাচছে যে যা পাচ্ছে করছে রাতের ট্রেন ধরে এসেছিলাম মূলত Darjeeling Chowrasta mall Tiger Hill toy train দেখেও পুরোপুরি মন ভরল না এদিকে হাতে একটা গোটা দিন সময়ও আছে কি করি কি করি ভাবতে ভাবতে মনে হলো যাই তিস্তা নদীটা কাছ থেকে একটু ছুঁয়ে আসি তাই বেরোলাম তিস্তা ও রঙ্গিতের সংযোগস্থল ত্রিবেণী দেখার উদ্দেশ্যে এই ত্রিবেণী সিকিম ও পশ্চিমবঙ্গের বর্ডারে কালিম্পংয়ের খুবই কাছে দার্জিলিং থেকে যেতে হলে তাগদা ফরেস্ট এরিয়া পেরিয়ে যেতে হয় আর এই তাগদা ফরেস্ট এরিয়ার মধ্যেই বেশ কতগুলো ভারী সুন্দর ও নির্জন গ্রাম চা বাগান ও ভিউ পয়েন্ট পড়ে যার মধ্যে আমরা আশাস পথে তিনচুলে হয়ে এলাম আর ফেরার সময় লামাহাটটা ঘুরে যাওয়ার প্ল্যান আছে এই তিনচুলে জায়গাটা দার্জিলিং থেকে মাত্র তিরিশ কিলোমিটারের মধ্যেই পড়ে পিছনেই যেটা দেখা যাচ্ছে এইটা হলো তিস্তা আর রঙ্গিতের মিলনস্থল এটা উপর থেকে আমি লাভার্স ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে আমি নিচে যে ত্রিবেণী আর কি রঙ্গিত একদিকে চলে যাচ্ছে আর উপর থেকে বড় তিস্তাটা বয়ে আসছে এই জিনিসটা দেখতে পাচ্ছি ওই ত্রিবেণী সঙ্গমটা এইটা উপর থেকে ভিউ পয়েন্ট এরপরে আমরা যেমন নিচে যেখানে একদম সামনে থেকে নদীটা দেখতে পাবো ওখানে প্রচুর টেন্ট বসেছে এগুলো ব্যাকপ্যাকার টেন্ট আর র্যাফটিংও হয় ওখানে তো ওখানে গিয়ে দেখবো জায়গাটা আবার ওখানে গিয়ে কেমন লাগে উপর থেকে একরকম হয়তো নিচ থেকে অন্যরকম দেখতে লাগবে গাড়ি করে এবার এগিয়ে চললাম মোহনার দিকে মোহনায় পৌঁছিয়ে সত্যি কি টনিকের মতন র্যাফটিং করলাম হ্যাঁ র্যাফটিং করতেই এসেছি বটে তবে বেসিক র্যাফটিং জলে ভিজে একসা হবার পুরো র্যাফটিংটা নয় যে ত্রিবেণী সঙ্গম দেখেছিলাম সেই ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি এখন নিচে এটা তিস্তার উপরে রয়েছি র্যাফটিং করে যদিও এই র্যাফটিংটা ফ্যামিলি র্যাফটিং মানে খুব একটা ডেঞ্জারাস নয় ছোট ছোট ঢেউ ছিল ছোট ছোট র্যাপিড ছিল যে জায়গাটা একটু ওঠানামা করছে তবে খুব বেশি নয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের র্যাফটিং সেশন একদম অনবদ্য অভিজ্ঞতা এই নদীর এক পাশটা পশ্চিমবঙ্গ অন্য পাশটা সিকিম চারিদিকটা এত সুন্দর আর এত সুন্দর সবুজ নদীটা দুটো নদীর রঙটা যদিও স্পষ্ট আলাদা বোঝা গেছে একটা সবুজ দুটোই সবুজ কিন্তু কালারটা ডিফারেন্স বোঝা গেছে নদীর ধারে টেন্টগুলোর পাশ দিয়ে যেতে যেতে মনে হচ্ছে এই টেন্টেই কেন থাকতে এলাম না যে কেউ এই টেন্ট বুক করে থাকতে পারে একদম হোটেলের মতন ব্যবস্থা ফিরতি পথে এলাম লামাহাটা ইকো পার্কে দশ বছর আগে এটা উদ্বোধন হয়েছে লামাহাটা ফরেস্ট এরিয়া এখানটা বেশ ভালো ফরেস্ট এরিয়া সেই ফরেস্ট এরিয়ার মধ্যেই বেশ কিছুটা জায়গা কেটে সুন্দরভাবে সাজিয়ে ইকো পার্ক তৈরি করা হয়েছে এখানে আবার একটা <clears throat> উঠে সিঁড়ি দিয়ে উঠে উঁচু ঘর মতন রয়েছে অনেকটা যেন লাইট হাউসের মতন পার্কটা খুব বেশি বড় নয় তবে ভালোই খারাপ না সাজানো গোছানো সুন্দর ছোটোর মধ্যে আর রোদটাও আছে এখনো পর্যন্ত দেখতেও ভালো লাগছে পুরো পিছনে লামাহাট্টা ফরেস্ট রিজিয়ান এভাবে মেনশন করে গার্ড করে রাখা আছে যাতে ওই ফরেস্ট ঘন জঙ্গলে আর কেউ না যেতে পারে জায়গাটা ভালোই এই চলে এসেছি ট্রি হাউস আমি যদিও এটাকে লাইট হাউস বলেছিলাম এরা এখানে নাম দিয়েছে ট্রি হাউস একসাথে সাতজনের বেশি এখানে ওঠা যাবে না এই জায়গাটা থেকে পুরো এরিয়াটার একটা ভিউ পাওয়া যাচ্ছে ওই ইকো পার্কের মধ্যেই একটা সেক্রেড পন্ড আছে এটা পবিত্র ওদের নেপালিদের কাছে তো অনেকটা হ্যাঁ, উঁচু উঠে সাড়ে সাতশো আটশো মিটার পাহাড়ি উপরে উঠে তবে এই পন্ড আস্তে থেকে আমি হাঁপিয়ে গেলাম যাই হোক পন্ডে এসে পৌঁছেছি এই পিছনেই পন্ড সুন্দর সাজানো আছে আর এদিকে দেখছি পিকনিক স্পট গোছের কিছু একটা আছে সেখানে লোকজন গান টান বাজিয়ে পিকনিক করছে খুব সম্ভবত সুন্দর জায়গাটা চারিপাশটা বেশ জঙ্গলের মধ্যে একটা সুন্দর জলাশয় আর চারিদিকে এরম সুন্দর পতাকাগুলো দিয়ে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে দেখতে নেপালিদের পিকনিকের নাচ গান দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি ওদের সাথে জুড়ে গেলাম Two rivers of North Bengal, Tista and Rongit, meet along the border of West Bengal and Sikkim. This confluence is known as the Triveni confluence. A close neighbor of Kalimpong, this Triveni confluence is around 30 km away from Darjeeling town. You need to go through the Tagda forest area to go to this place from Darjeeling. There are several remote hilly villages, tea gardens and tourist viewpoints along the road. We first reached Tinchule Gumbadara viewpoint and roadside tea garden. Then visited the lover's viewpoint where one can see the confluence from the top. This place is magnificent. It has a 360 degree mountain view with a view of the confluence in the middle. After that, we reached the confluence just beside the river. There, we took a basic rafting trip on the river Tista for 40 to 45 minutes. This rafting trip took us to the meeting point of two rivers. We found the color difference between the water of the two rivers. While coming back, we visited the Lamahatta Eco Park, a small but very beautiful park where the Lamahatta forest is just around the corner. Went to the sacred pond of the park and enjoyed some Nepali songs with some Nepali friends. All over, it was a very enjoyable day trip.